একটা ব্রাউজার ওপেন করি আগে হ্যাঁ আচ্ছা একটা ব্রাউজার ওপেন করে আগে আমরা দেখব হচ্ছে মার্কেট প্লেসের অবস্থা কিরকম হ্যাঁ মার্কেট প্লেসের অবস্থা কিরকম সেটা দেখি আগে আচ্ছা এই কাজটা হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যে সোশ্যাল মিডিয়াগুলোতে মাইডে দেই না মাইডেতে অনেকে অনেক কিছু লেখে তাই না আবার অনেক কিছু দেখা যাচ্ছে পিকচার দিচ্ছে কেউ টেক্সট লিখতেছে কেউ কি লিংক শেয়ার করতেছে মাইডে হ্যাঁ, বুঝি না তো এই মাইডেটা মাইডের হ্যাঁ অ্যানিমেশন মাইডের অনেক ডিমান্ডেবল বা অনেক ডিমান্ড রয়েছে ঠিক আছে মানুষ এখন সোশ্যাল মিডিয়াগুলোতে ঠিক আছে পোস্টের চেয়ে মাইডে দেখা যাচ্ছে বেশি কি সোয়াইপ করে তো এখন আমরা দেখবো হচ্ছে মার্কেট প্লেসগুলোতে কীরকম চাহিদা রয়েছে আমরা যদি মার্কেট প্লেসগুলোতে এখানে এসে সার্চ করি animated animated animated Instagram animated stories দিয়ে যদি আমরা সার্চ করি তাহলে এইখানে দেখতে পারবেন যে অনেকেই কাজ করতেছে এবং এটা অনেক ডিমান্ডেবল ঠিক আছে এবং প্রচুর ডিমান্ড রয়েছে ঠিক আছে দেখেন এই যে ক্যানভা প্রো দিয়ে স্টোরি তৈরি করে দিবে মনে হয় বাংলাদেশি বায়ার বাংলাদেশি সেলার দেখলে বোঝা যাবে কোথাকার বাংলাদেশ দেখেন লেভেল ওয়ানের তো ও শুধুমাত্র ক্যানভা প্রো দিয়ে কি করে এই যে এরকম স্টোরি তৈরি করে দেয় অ্যানিমেশন ঠিক আছে চার্জ করে হচ্ছে একটা অ্যানিমেটেড এইচডি স্টোরি এবং একটা স্ট্যাটিক পোস্ট ঠিক আছে সে দশ ডলারে করে দেয় তাহলে স্ট্যান্ডার্ডে কি দিছে তিনটা animated HD story plus two static post বিশ ডলারে দেয় আর প্রিমিয়ামে কি দিচ্ছে ষাটটা অ্যানিমেটেড এইচডি স্টোরি হ্যাঁ এবং পাঁচটা স্ট্রিক পোস্ট পঞ্চাশ ডলারে দেয় তো এর জন্য অবশ্যই আপনাকে ক্যানভা প্রো থাকতে হবে বা ক্যানভা প্রো সাবস্ক্রিপশন থাকতে হবে নাহলে এই কাজগুলো করতে পারবেন না আচ্ছা তাহলে তাহলে এটা কি বলছে সে সে বলছে যে আমি ক্যানভা প্রো ইউজ করি এবং ফটোশপ ইউজ করি কিন্তু সে ফটোশপ ইউজ করে না এটা এটা অদজা লেখছে হ্যাঁ সে ফটোশপ ইউজ করে না ঠিক আছে এটা ফটোশপের কোনো প্রয়োজনই হয় না ঠিক আছে so you will get all premium resource okay এখন আমরা দেখব যে এটা কিভাবে আমরা করতেছি ক্যানভা দিয়ে বা ক্যানভা দিয়ে কিভাবে করা যায় তার আগে আমি আপনাদেরকে একটা স্যাম্পল দেখাই দেই যেমন এই যে একটা ফেসবুক আইডি আমি দেখাইলাম না এই ফেসবুক আইডিটাতে এই এটা হচ্ছে আমার আইডি হ্যাঁ এই যে দেখেন এটা হচ্ছে সিম্পল আমি আমি কভার যেটা তৈরি করছিলাম এটা আপলোড করছি ঠিক আছে তারপর নেক্সট করলাম এটা আমাদের ফ্রিলান্সিং এর এটা ডিজিটাল মার্কেটিং এর এটা হচ্ছে ভিপিএন এর আচ্ছা ভিপিএন এবং লাইসেন্স কি সহকারে অ্যান্টিভাইরাস এগুলা আইডিএম এগুলা বিক্রি করতেছি আমি আর হচ্ছে এটা ফ্রিলান্সিং এর এবার আর একটা নেক্সট এবার দেখেন এই যে অ্যানিমেশনটা দেখতেছেন না এই যে এই যে অ্যানিমেশনগুলো এই অ্যানিমেশনগুলো আপনাদেরকে তৈরি করতে হবে ঠিক আছে এই অ্যানিমেশনগুলাই তৈরি করতে হবে শুধুমাত্র আমি এটা ফেসবুকের জন্য তৈরি করছি আপনারা তৈরি করবেন কার জন্য ইনস্টাগ্রামের জন্য ঠিক আছে আচ্ছা তো এখন তাহলে আমরা এখন সেটা দেখব আমরা আগে সর্বপ্রথম আমাদের ক্যানভা অ্যাকাউন্টে চলে যাই okay Canva we're going to Canva okay canva.com okay আমার এখানে প্রিমিয়াম অ্যাক্সেস করা আছে আচ্ছা আমি এখন এখান থেকে ইনস্টাগ্রামের জন্য একটা অ্যানিমেটেড কি করব স্টোরি তৈরি করব তাহলে এখানে আমাকে কি লিখতে হবে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম স্টোরি ইনস্টাগ্রাম লিখলেই দেখতে পারবেন দেখেন ইনস্টাগ্রাম স্টোরি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখা যায় ওকে ইনস্টাগ্রাম স্টোরি আমরা যদি ইনস্টাগ্রাম স্টোরিতে ক্লিক করি তাহলে এরকম আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ দেবে ঠিক আছে yes that's show margin দিলে এটা একটা মার্জিন চলে আসবে আর ভিতরে দেখতে পাচ্ছেন এটা মার্জিন চলে আসবে ওকে দেন আমরা এটাকে একটু বড় করে নেব পঁচিশ ওকে পারফেক্ট এটাকে একটু ছোট করে নেই এখন আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে ট্যাম্পলেটে ট্যাম্পলেট ইয়াস এখন বায়ার আপনাকে কিন্তু বলে দেবে মনে করেন এক্সাম্পল স্বরূপ আমি ডিজিটাল মার্কেটিং বা আমি একটা কোর্স মার্কেটিং ঠিক আছে করব তাহলে এইখান থেকে আমাকে আগে ট্যাম্পলেট নিতে হবে কোন ট্যাম্পলেটটা আমার স্টোরির সাথে যায় ঠিক আছে neuro Instagram stories food story এগুলো হচ্ছে ফুডটা আচ্ছা কোশ্চিন অ্যান্ড অ্যান্সার এটা হচ্ছে quiz get to know Instagram আচ্ছা love Instagram story clean minimal Instagram story dark modern Instagram story nature prospective products new instagram stories can take it on এটা কেমন হয় yes আমরা যদি এটাতে এটাকে ইউজ করি আমরা এটা ইউজ করতে পারবো কিভাবে ইউজ করব ডিলেট করে দেবো এটাকে এখন আমরা স্মল বিজনেস স্ট্যাটিক্স আচ্ছা এইখানে এইখানে আমরা একটা টেক্সট দেব টেক্সটে যাওয়ার পরে এইখানে আমরা এখানে আমরা একটা টেক্সট ফাইল নিব এখান থেকে আমরা এই ফরম্যাটটা নিব এটা নিব একটু জুম করে নেই আচ্ছা এইখানে আমরা লিখতেছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ওকে ফন্টটাকে ছোট করে দিই আমরা এখান থেকে yes এই লেখাটাকে আমরা এইখানে দিব সুন্দর করে ফুটতেছে এই জায়গাটায় চাইলে আমরা এটাকে একটু বড় করে দিতে পারি ওকে ইফেক্টে যাওয়ার পরে এখান থেকে শ্যাডো করে দিতে পারি যে শ্যাডো এটা হচ্ছে শ্যাডো কি যেন কোশ্চেন করেছিল আমাকে যে শ্যাডো করা যায় কিভাবে এই যে এটা দিলে শ্যাডো হবে ঠিক আছে আচ্ছা তারপর হচ্ছে আমরা এটা দিলাম যে স্মল বিজনেস স্ট্যাটিক্স এই জায়গাটায় আমরা দিব হচ্ছে let's grow your business let's grow your business together let's go grow your business together মানে কি চলুন একসাথে আপনার বিজনেসটাকে কি গ্রো করি গ্রো মানে কি হ্যাঁ তারপরে এইখানে লার্ন মোড হ্যাঁ এখানে আপনি আপনার ওয়েবসাইট দিতে পারেন অথবা এখানে দিতে পারেন এনরোল নাও অথবা অর্ডার নাও যে কোনো একটা কিছু এখানে দিতে পারেন কিন্তু ঠিক আছে এটাকে আমি এটাকে আমি মুছে দিচ্ছি মুছে দেওয়ার পরে এখানে এখানে আমি ওয়াটার নামের ইলিমেন্টের আপনারা মনে হয় ইয়ে পাবেন ওয়াডার নাও আইকনে রয়েছে এখান থেকে আমি এটা দিব এটাকে ক্রপ করি ডান ওকে দেন এটাকে আমি ডিলিট করে দিই এনরোল নাও পারলে আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি আপাতত আপনারা নিজের বিজনেস নিজেই প্রমোট করেন ওকে তারপরে আপনি চাইলে এখানে আপনার ওয়েবসাইটের নেম দিয়ে দিতে পারেন ঠিক আছে যেমন একটা টেক্সট নিয়ে নেন পঞ্চাশ অনেক বড় হয়ে গেছে ঠিক আছে লেখাটা ফুটতেছে না আর উপরে কালারটা এটাকে আমরা হোয়াইট করে দিই হোয়াইট তো আছেই একটা তাহলে এটাকে লেমন কালার করে দিই কেমন হয় এটাকে পারলে আর একটু বড় করে দিই এটাকে একটু এদিকে চাপাই দেই okay enroll now এখন এটাকে অ্যানিমেশন করব আমরা তাহলে আমাদেরকে ইমেজটাকে অ্যানিমেশন করতে হবে তাহলে আমাকে ইমেজটাকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে এখানে অ্যানিমেশন এই যে উপরে অ্যানিমেশন অ্যানিমেশন এই অ্যানিমেশন অপশনটা শুধুমাত্র আপনারা পাবেন প্রো ভার্সনে আমরা কোন অ্যানিমেশনটা দিলে এটাকে সুন্দর লাগবে এটা এটা দিয়ে দিয়ে আমরা একটু দেখে নিই ওকে দেখে কেমন লাগে দেখি আর ছোট করে নিই continuous ওকে এটা ভালো লাগছে কিন্তু আচ্ছা এটাকে আমরা সিলেক্ট করে রাখলাম না এটা চলবে না এটা চলবে না এটা চলবে না আমরা প্রথমেরটাই ভালো লাগছে এই যে এটা তাহলে এটাকে আমরা অ্যাপ্লাই করে দিলাম ঠিক আছে এখন হচ্ছে টেক্সট এই টেক্সটের অ্যানিমেশনটা করতে হবে টেক্সট অ্যানিমেশন কিভাবে করব টেক্সটটাকে সিলেক্ট করে নেন অ্যানিমেশন অ্যান্ড কি টেক্সট দিবেন কোনটার সাথে মানানসই হচ্ছে ওয়াও দ্যাটস অ্যামেজিং এটা সুন্দর লাগতেছে তাই না এটা সুন্দর লাগছে এটা আমরা এটাকে দিব তো এনরোল নাও এইটাকে দিব হচ্ছে আমরা এই যে করবো করে রাখবো ওকে এটা ফিক্সড আচ্ছা তারপর এখন আমরা এটাকে এখন একটু প্রিভিউ করে দেখি কেমন লাগে নাকি এখানে আমরা প্লে করি যদি তাহলে স্ক্রিনটা বড় হবে এবং এটা দেখা যাবে ঠিক আছে আচ্ছা এটা আমরা ডাউনলোড করি আগে ডাউনলোড করবো যে এমপি ফোর এমপি ফোর ফাইলে ডাউনলোড করবো দেন ডাউনলোডে ক্লিক করবো ডাউনলোডে ক্লিক করলে এমপি ফোর ফাইলে এটা ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড হচ্ছে ডাউনলোড হচ্ছে সুন্দর সুন্দর আচ্ছা ওকে ডাউনলোড হয়ে গেছে আমাদের ডাউনলোডে ক্লিক করে এটা আমরা ওপেন করব বড় করে দেখি এটা কেমন লাগে পুশ হয়ে গেছে এই যে প্লে করলাম সুন্দর লাগছে না তাহলে এরকম অ্যানিমেশন স্টোরি আমাদেরকে এই যে ডাউনলোড করলেন এই ফাইলটাকে একটা ফোল্ডারের ভিতর ঢুকাইতে হবে ফোল্ডারের ভিতর ঢুকানোর পরে ডেলিভারি ফাইল দেওয়ার পরে এটাকে কম্প্রেস করতে হবে এই যে অ্যাড টু অ্যাচিভ দেওয়ার পরে এই যে জিপ জিপ করার পর ওকে করতে হবে জিপ যে ফাইলে যে ডেলিভারি ফাইল হইলো এই ডেলিভারি ফাইলটা দিতে হবে স্টোরিগুলো তৈরি করবেন আর হচ্ছে একটু গিক রিসার্চ করবেন এই ইনস্টাগ্রাম অ্যানিমেটেড স্টোরি নিয়ে একটা গিক রিসার্চ করবেন আমি অলরেডি একটি গিক তৈরি করে রাখছি নেক্সট ক্লাসে এটা আপনাদের পাবলিশ করে দেখাবো বা তৈরি করে দেখাবো হ্যাঁ তৈরি করে রাখছি প্রাইজিং থেকে শুরু করে সব কিছু তৈরি করে রাখছি আমি আপনাদের আমি শুধু ইমেজটা এই যে আমাদের আমি এটাতে একটা ভিডিও দিব হ্যাঁ ইমেজের পাশাপাশি একটা ভিডিও দিব তাই আজকে করলাম না ভিডিওটা তৈরি করার পর নেক্সট ক্লাসে বা কালকে আপনাদেরকে এটা কমপ্লিট করে দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন